আসসালামু আলাইকুম কেটিএস পয়েন্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা ফায়ার সার্ভিসের কিভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতিটা দেখিয়ে দিব তো কিভাবে আজকে ফায়ার সার্ভিসের আবেদনটা করবেন তো শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার অ্যাড্রেসে গিয়ে লিখতে হবে F S C D dot Teletalk dot com dot BD interface করলাম ফেস করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে সাপ দিলাম আমি কোন পদে আবেদনটা করতে চাচ্ছি ফায়ার ফাইটার মেইল তো আমি এখানে চাপ দিলাম তো এরপর পর্যায়ে নেক্সট বাটন তো এখানে অ্যাপ্লিকেশন নেম যে আবেদন করবে তার নামটা তো আমি সুবিধার্থে আগে দিয়ে রাখছিলাম তো শুধু এখন খালি দিয়ে দিব দেখুন এখানে ফাদার্স নেমটা দিয়ে দিলাম এবার মাদার্স নেম তো এবার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তিরিশ বারো দু হাজার চারে দেখুন জেন্ডার মেল নো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলাই নন ফ্রিডম ফাইটার নো দিয়ে দিলাম তো হাইস্ট পাসপোর্ট ছয় ইঞ্চি দিয়ে দিলাম বুকের মাপ নর্মালি বত্রিশ আর স্পিকার হচ্ছে আপনার চৌত্রিশ ন্যাশনালিটি বাংলাদেশি এটা সবাই আর যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তবে ইএস দিয়ে এখানে আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন আর যদি না থাকে তো নো তাহলে তো আইডি কার্ডের নাম্বার দেওয়ার প্রয়োজন নেই ম্যারিড স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল দেবেন তখন দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস দেখুন তো আমি এখানে কেয়ার অফ দিয়ে দিচ্ছি ফাদার্স নেম এরপর দেখুন এখানে চাচ্ছে ভিলেজ ভিলেজ মানে গ্রামের নাম তো ভিলেজের নামটা দিয়ে দিচ্ছি কিট্রো কিট্রো সুখ নালা দেখুন ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ এত সিরাজগঞ্জ উপজেলা বেলকুসি পোস্ট অফিস সৌনা পোস্ট কোড চার সাতচল্লিশ এখন দেখুন present address and permanent address আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি অন্য জায়গায় হয় এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি অন্য জায়গায় হয় তাহলে দুটা দিয়ে দিবেন আর যদি একই জায়গায় হয় তাহলে এখানে টিরমারটা দিয়ে দিলেন আর দেওয়ার প্রয়োজন হবে না তো আপনার ফোন নাম্বারটা এবার দিয়ে দিবেন দেখুন আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল এখন আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপর এসএসসি ইনফরমেশন এখানে দিয়ে দিবেন ভোট রাজশাহী আমার এসএসসির রেজাল্ট রোল নাম্বারটা দিয়ে দিলাম দেখুন result GP out of five তো রেজাল্টটা এসএসসি কী ছিল দেখুন দেখে নিচ্ছি ফোর পয়েন্ট ডাবল ওয়ান দেখুন আমি ফোর পয়েন্ট দিয়ে দিচ্ছি ফোর পয়েন্ট ডাবল ওয়ান দেখুন গ্রুপ ছিল সায়েন্স সায়েন্সটা দিয়ে দিলাম পাশের ইয়ার দু হাজার উনিশ এবার পর্যায় হচ্ছে আপনার এইচএসসি ইনফরমেশনটা যেহেতু আছে আমি দিয়ে দিচ্ছি না থাকলে দেওয়ার প্রয়োজন হবে না না দিলেও চলবে যদি না থাকে দেবেন না হয়তো কিছু লোকজন আপনার এসএসসি পাস করে নাই তো তাদের ক্ষেত্রে শুধু এসএসসিটা দিলেও চলবে তো আমি এসএসসিটা দিয়ে দিচ্ছি এইচএসসিটা দিয়ে দিলাম দেখুন বারো পঞ্চাশ সাঁত্রিশ আমার আগে দেওয়া ছিল তো আমি সুবিধাতে আগে দিয়ে রাখছিলাম সব কিছুই রেল নাম্বারটা আপনার জিপিএস আউট অফ আপনার রেজাল্ট ছিল four point one seven group science first year দুই হাজার একুশ পরীক্ষা দিয়ে দিলাম যেহেতু এগুলো সে পাস করে নাই তো এগুলো দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন নাই তখন দেখুন এই যে আপনার ভেরিফিকেশন কোড অনেকজন এই কোডটাকে এই সেরকমভাবে টাইপ করে তো আমি টাইপ করছি না এই দেখুন এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি এই দেখুন আমি যে সামনে যে লিঙ্কটা ছিল সব ডিলিট করে দিচ্ছি হ্যাঁ সবগুলো চলে গেল সরি তো আমি পুনরায় করছি এই দেখুন এই যে কোড এভাবে দিয়ে দিলাম তো দেখুন তথ্যগুলো আবার মিলিয়ে নিচ্ছি এখন টিক মার্কটা উঠে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম দেখুন আবার চলে আসছে তো এখানে আপনার ফটোটা দেওয়া ফটোটা অবশ্যই তিনশো গুণন তিনশো পিএক্সেল থাকতে হবে তো আমি তিনশো বাই তিনশো পিএক্সেল করে রাখছি দেখুন আমার ছবিটা রয়েছে ডেস্কটপে তো আমি ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে নিচ্ছি সিগনেচারটাও ডেস্কটপে আছে তো সিগনেচারটা আমি নিয়ে নিলাম দেখুন এখানে আপনার সিগনেচারও থাকতে হবে তিনশো গুণা না সেই পিএক্সেল তো বন্ধুরাই দেখুন আবেদনের প্রসেসটা তো পুনরায় আমি তথ্যগুলো মিলিয়ে নিচ্ছি কারণ আবেদন হওয়ার পর আপনার আবেদনটা কোনো তথ্য সংশোধন করা যাবে না তো বন্ধুরা দেখুন এখানে আপনার জন্ম তারিখটা আছে তিরিশ বারো দুই হাজার চার তো দেখুন এখানে আঠারো বছর এখনো হয় নাই সতেরো বছর সাত মাস তিন দিন তো দেখুন আসলে প্রার্থীর আবেদনটা হবে না আঠারো বছর না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবে না তো আমি আর মানে আবেদন করবে তো পারবে না এটা ঠিক আছে বাট দেখুন আবেদনের যে যে প্রসেসটা ছিল সবগুলো প্রসেসই আমার এই পর্যায়ে করা শেষ তো দেখুন এই যে ট্রিটমেন্টটা এভাবেই যাদের মানে আবেদনের বয়সটা হয়েছে তারা আবেদন এভাবেই করবেন সম্পূর্ণ এরকম প্রসেসই আছে তো আমি যে ট্রিটমেন্টটা উঠে দিলাম দেখুন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন দেখুন not enable for under age মানে যে প্রার্থীর আবেদন তা করতে চাচ্ছে তার এখনও মানে আবেদন করার বয়সটা হয়নি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি সবাই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে যায় তো বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম